হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব কিভাবে গুগল ড্রাইভ থেকে বড় বড় ফাইল যেমন পাঁচ জিবি চল্লিশ জিবি একশো জিবি আমরা সহজেই ডাউনলোড করতে পারি খুব ইজিভাবে বিভিন্ন ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ডাউনলোড করব আমরা সেটা দেখব আমরা মূলত বড় বড় যে ফাইলগুলো আছে গুগল ড্রাইভে আমরা থেকে গুগল ড্রাইভ থেকে আমরা ডাউনলোড করব কিন্তু সহজে ক্রোম থেকে আমরা ডাউনলোড করতে পারি না সেক্ষেত্রে বড় বড় ফাইল দেড় জিবি পর্যন্ত ফাইল আমরা ডাউনলোড করতে পারি কিন্তু তার উপরে আমরা ডাউনলোড করতে পারি না ক্রোম দিয়ে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ব্রাউজার দিয়ে আমরা বড় বড় ফাইল ডাউনলোড করতে পারি তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মূলত দুইটা সফটওয়্যার দিয়ে একাধিক অনেক সফটওয়্যারই আছে অথবা অনেক ব্রাউজারই আছে আমরা সেগুলো দিয়ে আমরা ডাউনলোড করতে পারি আবার স্পেসিফিকভাবে আমরা দুইটা দিয়েও ডাউনলোড করতে পারি কিন্তু বড় বড় ফাইল আমরা ডাউনলোড করতে পারি এয়ার এক্সপ্লোর দিয়ে এয়ার এক্সপ্লোর আর ছোট দেড় জিবি পর্যন্ত ফাইল আমরা ডাউনলোড করতে পারি কোন দিয়ে আর আইডিএম দিয়ে করতে পারি কিন্তু বড় ফাইল আইডিএম দিয়েও হয় না ক্রোম দিয়েও হয় না সেক্ষেত্রে আমরা বিকল্প একটা ব্রাউজার এয়ার এক্সপ্লোর এটা দিয়ে আমরা করতে পারি আমার ভিডিওর ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমার এই ব্রাউজারের এই সফটওয়্যারের লিঙ্কগুলো দেওয়া থাকবে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন শুরুতে আমরা আইডিএম কিভাবে ডাউনলোড করব সেটা দেখব আইডিএম ডাউনলোড করব আইডিএম লিখে আইডিএম ডাউনলোড লিখে দিলেই সার্চ করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর শুরুর যে ইন্টারফেস লিঙ্কটা download internet internet download manager এখানে ক্লিক করলে আমরা এই ইন্টারফেস আসবে এখান থেকে আমরা ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখান থেকে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো এই ব্রাউজারটা ডাউনলোড করতে পারবো আরেকটা এটা আইডিএম এর আর বড় বড় ফাইল ডাউনলোড করার জন্য আমরা এয়ার এক্সপ্লোর দিয়ে ডাউনলোড করব সেটা ডাউনলোড করার জন্য আমরা এরকম এয়ার এক্সপ্লোর ফ্রি ডাউনলোড লিখেও সার্চ করতে পারি এয়ার এক্সপ্লোর ডাউনলোড লিখে সার্চ করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর শুরুর যে লিঙ্কটা থাকবে এই শুরুর লিঙ্ককেই ডাউনলোড এয়ার এক্সপ্লোর এখানে ক্লিক করলেই আমরা মূলত এখান থেকে ডাউনলোড করতে পারবো এখানে আমাদের দুইটা অপশন আছে আমরা উইন্ডোজ যারা ল্যাপটপে ইউজ করি অথবা যারা আমরা ল্যাপটপে অথবা কম্পিউটার ম্যাক ইউজ করি তাদের জন্য দুই ভার্সন এখানে আছে আমরা উইন্ডোজ যদি ইউজ করি তাহলে উইন্ডো উইন্ডোজের জন্য ডাউনলোড করব আর যদি আমরা ম্যাক ইউজ করি তাহলে ম্যাকের জন্য ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোডের চাপ দিলে আমরা ডাউনলোড করে সেটাকে ইনস্টল করব। ইনস্টল যেখানে ডাউনলোড হবে সেখান থেকে আমরা ইনস্টল করব মাউসের রাইট বাটন সিলেক্ট করে মাউসের রাইট বাটন ধরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ইনস্টল আসবে অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা গুগল ড্রাইভ থেকে সহজেই আমরা যে কোনো ফাইল ডাউনলোড করতে পারি আমি মূলত আইডিএম এরটা আগে দেখাবো আইডিএম দিয়ে কিভাবে আমরা ফাইলগুলো ডাউনলোড করে আমরা শুরুতে গুগল ড্রাইভে ঢুকব গুগল ড্রাইভে ঢোকার পর আমরা ছোট ফাইল এই জায়গা থেকে এটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা মাউসের রাইট বাটন সিলেক্ট করে মাউসের রাইট বাটন ধরে ক্লিক করলে আমরা ডাউনলোডে যাব ডাউনলোড থেকে আমরা এখান থেকে মানে অপশন বার থেকে ডাউনলোডে যাব স্ক্যানিং হচ্ছে একটু ওয়েট দেখুন এটা ডাউনলোড হবে আইডিএম দিয়ে কিন্তু আমরা যদি এভাবে করি আমরা জিপ ফাইলটা বড় ফাইল ডাউনলোড এটা ধরি এখান থেকে আমরা ডাউনলোডে যাব anyone download যখন এটা আসবে আমরা তিন অপশন মানে বার থেকে ডাউনলোডের মেনুবারে যাব এখান থেকে আমরা ক্যান্সেল করব ক্যান্সেল করার পর এই লিঙ্কটা আমরা মূলত এ ইউজ করব এই লিঙ্কটা আইডিএমে ইউজ করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন transfer download to IDM transfer download to IDM click করলেই এরকম একটা অপশন আসবে তখন আমরা স্টার ডাউনলোড দিলেই এটা ডাউনলোড শুরু হবে দেখুন স্টার ডাউনলোড দিলে আমাদের এটা ডাউনলোড শুরু হবে আমরা আইডিএম দিয়ে এভাবে ডাউনলোড করতে পারি তারপর আমরা দেখব কিভাবে এয়ার এক্সপ্লোর দিয়ে খুব সহজে আইডিএম এর থেকে সহজভাবে আমরা এয়ার এক্সপ্লোর দিয়ে ডাউনলোড করব এটা শুরুতে ডাউনলোড করার পর এখান থেকে ডাউনলোড করার পর আমরা ইনস্টল করব ইনস্টল করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এটা কেটে দিয়ে দেখাই একটু ডাউনলোড করার পর আমরা স্ক্রিন থেকে অথবা ম্যানোভার থেকে আমরা ম্যানোভার থেকে আমরা এয়ার এক্সপ্লোর সিলেক্ট করে আমরা ওপেন করতে পারি অথবা যদি স্ক্রিনে আমাদের শর্টকাটটা তৈরি হয় ক্রিয়েট হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এয়ার এক্সপ্লোরটা ওপেন করব ওপেন করার পর যেহেতু আমার ডায়েট লিঙ্কটা আগে থেকেই বসানো আছে সেক্ষেত্রে আমরা যদি <clears throat> দুইটা এই জায়গায় দুইটা অপশন থাকবে একটা পিসি অপশন থাকবে একটা লিঙ্কের অপশন থাকবে যে গুগল যে ড্রাইভ থেকে আমরা ডাউনলোড করব সেটা আগে লিঙ্ক করাতে হবে সেটা লিঙ্ক করার জন্য আমরা দেখুন এখানে রেজিস্টার অ্যাকাউন্ট এখানে চাপ দিলেই এখানে যেহেতু আমার এটা লগ করা আছে যদি এটা কেটে দিই তাহলে আমরা অ্যাড থেকে অপশন আসবে এটা রিমুভ করে দেই দেখুন এই ইন্টারফেস আসার পর এখান থেকে অ্যাড দিলে আমরা ডাউন গুগল ড্রাইভ থেকে গুগল ড্রাইভ অপশন আসবে গুগল ড্রাইভ থেকে আমরা লগ করলে ওখানে এয়ার এক্সপ্লোরে লগ হয়ে যাবে দেখুন একটু ওয়েট অ্যাড অ্যাকাউন্ট দিলে আমরা যে অ্যাকাউন্টটা লগ ইন করবো সেটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ডটা দিলে আমাদের এআই অ্যালাউ দিব দেখুন আমাদের অথেন্টিকেশন কমপ্লিটেড মানে আমাদের অ্যাকাউন্টটা ফিক্সড হয়ে গেছে এখন এখান থেকে আমরা যদি ওপেন করি দেখুন এটা যদি আমরা ওপেন করি আমাদের এয়ার এক্সপ্লোরে আমাদের যে ড্রাইভ থেকে আমরা ডাউনলোড করব সে ড্রাইভটা আমাদের এখানে লগ হয়েছে লগ হওয়ার পর আমাদের দুইটা অপশন দেখাবে দুইটা অপশন একটা পিসি আর একটা আমরা গুগল ড্রাইভ আমরা সাইটে আমরা পিসি ডাবল ক্লিক করব এখানে পিসি সব কিছুই একটু ওয়েট করি এখানে আমরা কোন কোন জায়গায় আমরা ডাউনলোড করে রাখবো সেটা আমরা যে ড্রাইভে রাখবো সেখানে গেলাম আর এখান থেকে আমরা গুগল ড্রাইভে ওপেন করবো গুগল ড্রাইভ ওপেন করার পর আমরা যে কোনো ফাইল আমরা ডাউনলোড করার জন্য আমরা এটা জিপ ফাইল আদার্স ফোল্ডার যেগুলা বড় বড় জিবি সেগুলো আমরা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে মাউট ধরে ড্রাফট করে যদি আমরা পিসির যে অপশনটা ওপেন করেছি সেখানে যদি মাউস ধরে ছেড়ে দেই তাহলে এটা আমাদের দেখুন ডাউনলোড অপশন চালু হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখুন আরেকটা দেখাই এরকম ভাবে আমরা ড্রাফট করে ছেড়ে দেব তাহলে আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে আমরা খুব সহজেই এই দুটো অ্যাপ দিয়ে আমরা যে কোনো বড় বড় ফাইল গুগল ড্রাইভে ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এয়ার এক্সপ্লোর এবং আইডিএম এর লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমরা সহজেই ডাউনলোড করতে করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ